আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি টাঙ্গুরা হাওর সুনামগঞ্জ পর্ব পাশে আপনারা গত পর্বে দেখেছেন আমরা টেকের ঘাট থেকে টলারে করে টাঙ্গুরা হাওরের মেন পয়েন্ট ওয়াশ টাওয়ারের দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে হাওরের দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের পর্ব পাশ সমাপ্তি হয়েছিল তো আজকে আমরা পর্ব ছয়ে টাঙ্গুর হাওরের ওয়াচ টাওয়ার এবং আশপাশের কিছু সময় কাটাবো পানির এবং সাঁতার কাটবো তো আপনারা যারা টাঙ্গুর হাওর ভ্রমণ করতে আসবেন আপনাদের জন্য বিশেষ সতর্কতা যারা সাঁতার জানেন না তারা অবশ্যই পানিতে নামবেন না আর সাথে অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট নিয়ে যাবেন সাঁতার জানলেও লাইফ জ্যাকেট নিয়ে যাবেন আপনারা যে ছোট ছোট নৌকাগুলা দেখতেছেন এই নৌকাগুলা সাধারণত হাওরের আশপাশে যে হিজল কলেজের বনটা দেখতেছেন আপনারা এখানে ঘুরানোর জন্য জলপতি বিশ পঁচিশ টাকা করে নিয়ে থাকে বন্ধুরা গত পর্বে আমরা টাঙ্গুরা হাওয়ার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়েছিলাম এ পর্ব আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি টাঙ্গুরা হাওর সুনামগঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি অথই ফানি জলাবন নীলাকাশ পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এ হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে টাঙ্গুরা হাওর সুনামগঞ্জ জেলার ধর্মভাষা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত মেঘালয় পাহাড় থেকে তিরিশটিরও বেশি ঝর্ণা দ্বারা এসে মিশেছে এই হাওরে দুই উপজেলায় আঠারোটি মৌজা একান্নটি হাওরের সমন্বয়ে নয় হাজার সাতশো সাতাশ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুরা হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি পানি বহুল মূল হাওর আঠাশ বর্গ কিলোমিটার এবং বাকি অংশ গঞ্জ ও কৃষি জমি এক সময় গাছ মাছ পাখি আর প্রাকৃতিক জীব বৈচিত্র্যের আধার ছিল এই হাওর আপনারা যারা শীতকালে ঘুরতে আসবেন তারা এরকম অথই জল পাবেন না তবে শীতের অতিথি পাখি আপনারা দেখতে পারবেন স্থানীয় বাংলাদেশে জাতের পাখি ছাড়াও সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরা তখন এখানে এসে বাসা বাঁধে হাওরের গাছপালায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি আকরামুল হক